এই বাজের মাতর ধিতাং ধিতাং পলাশ বনির মাটিতে পর্বটাতে লাজব মোরা মারান গুরুর খানেতে এই মাঝের মানুষ দিতাং দিতাং পলাশ গঞ্জির মাটিতে গরমটাতে লাইজব মোরা মারাং বুড়ুর থানেতে পলাশ ফুলে রং ধরেছে

সারিয়াতে টান মায়া মরদের বুকের ভিতর পর্বতীর গান এই ঝিম ঝিম ঝিমলে সালে সাহারিয়াতে টান মায়া মরদের বুকের ভিতর পর্বতীর গান পলাশ রং ধরেছে পলাশ ফুলে রং ধরেছে মাতাল মহলুবন আমার মান করেছে লুক ছুপ জৈব পলাশ ফুলের রং ধরেছে মাতাল মহুল বন বধু আমার মান করেছে লুক ছুপ জৈব এই মজর মজর দিতাং দিতাং পলাশ বনির মাটিতে পর্বটাতে লাইজ মোরা মারান গুরুর থানেতে নাচে মাতাল মহল বধু আমার মান করেছে চুপ চুপ জৈব পলাশ ফুলে রং ধরেছে মাতাল মহল বধু আমার মান করেছে চুপ চুপ জৈব এই বাজার মাদল দিতান দিতান পলাশ বনির মাটিতে পর্বটাতে লাইজব মোরা মারানপুর থানেতে হ্যাঁ